আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য দীর্ঘদিন ধরে তারেক রহমানের লবিস্ট হিসেবে কাজ করছে ডেভিড বার্গম্যান তাদের মূল লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা এই মিশন বাস্তবায়নে দু সালের উনিশ এপ্রিল লন্ডনের সেন্ট্রাল রোডের একটি রেস্টুরেন্টে বার্গম্যানের সঙ্গে বৈঠকে বসে তারেক প্রথম বৈঠকেই বার্গম্যানকে পঞ্চাশ হাজার ডলার দেয় দুর্নীতির বরপুত্র তারেক রহমান এরপর থেকে তারেকের আন্তর্জাতিক গণমাধ্যমক বিষয়ক এজেন্ট হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে ড কামাল হোসেনের এই জামায় এই জন্য নিয়মিত মোটা অঙ্কের পাউন্ড দেয়া হয় তাকে তারেক বার্কম্যানের সেই গোপন বৈঠকের মধ্যস্থাকারী ছিলেন ডক্টর কামালের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের একজন বান্ধবী আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সায়েম পরবর্তীতে তার সলিসিটর ফার্মের একজন আইনজীবীর মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ হয়ে পড়ে